কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ মো ভরে যায় জীবন ছুঁয়ে যা किचु हासि किचु आशा किचु मधुर भालोबाशा आज के पे স্বপ্ন চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর Yeah. যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া নিজেকে আজ পেলাম খুঁজে ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা